আসসালামু আলাইকুম লার্নিং আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে যাতে শোধ করতে পারি সুতরাং রিসার্চ করে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা অবশ্যই অনেকেই উপকৃত হচ্ছেন এবং আমাকে কমেন্ট করে জানাচ্ছেন এবং মেইল করে জানাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি উপকৃত হন এবং আর্নিং করতে পারেন সেটাই আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও বিশেষ করে শর্টকাটে আর্নিং করার অপশন দেওয়া রয়েছে আপনি সেগুলো দেখে আর্নিং জেনারেট করতে পারবেন আজকে যে টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি আমি স্ক্রিনে দেখাচ্ছি এটি হচ্ছে ফাইবার ডট কম একটি প্ল্যাটফর্ম বা অথবা স্ক্রিন আপনারা নিশ্চয়ই জানেন যে ফাইবারের মধ্যে অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন কাজ পাচ্ছেন না আজকে আমি শেয়ার করব কেন কাজ পাচ্ছেন না এবং কি করলে আপনি কাজ পাবেন এবং কিছু কিছু টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব ভিডিওর মধ্যে এবং শেষে আমি স্পেশাল কিছু ট্রিক্স বলে দিব যাতে করে আপনি খুব সহজেই কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই specially Facebook post Facebook story অথবা Instagram post Instagram story LinkedIn post LinkedIn স্টোরির মতো লো কম্পিটিটিভ কাজগুলো খুঁজে নেবে এবং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 এটি থেকে আপনি বেনিফিটেড হবেন খুব শর্টকাটে কিভাবে আপনি ইমেল কালেকশন করবেন এবং সেটি দেখলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ফাইবার থেকে সো ফিরছি একটু পরে সাথেই থাকুন চলে সি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে প্রথমত আমি অনুরোধ জানাবো যদি আপনি বিগিনার লেভেল হয়ে থাকেন তার মানে আপনার ইনকামের দরকার অর্থাৎ আপনি একটি মার্কেট প্লেস খুঁজছেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব ফাইবারকে সুইচ করতে কেননা প্রফেশনাল মার্কেট প্লেস এবং যারা বিগিনার লেভেলে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ যারা খুঁজতেছেন যে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে প্রো লেভেলের অথবা প্রফেশনাল লেভেলের মধ্যে নিজেকে আপগ্রেড করে নেবেন সুতরাং আমি সাজেস্ট করব ফাইবারকে টার্গেট করার জন্য সো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন graphics design digital marketing writing and translation video and animation music and audio programming and tech business lifestyle industries এখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন ফাইবারের মধ্যে এবং গিক তৈরি করেছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না আমি জানি না আপনি কোন ক্যাটাগরির উপরে এক্সপার্ট যদি স্পেশাল কোনো ক্যাটাগরির উপরে প্রফেশনালি কাজ করতে পারেন আগে থেকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি একেবারে কোনো স্পেশাল দক্ষতা না থাকে অথবা কোনো একটি ক্যাটাগরির উপরে আপনার কোনো দক্ষতা বা এক্সপেরিয়েন্স না থাকে আমি আপনাকে অনুরোধ জানাবো লো কম্পিটিটিভ কাজগুলো খুঁজে নেওয়ার জন্য তার মধ্যে আছে একটি ইনস্টাগ্রাম পোস্ট আমি এখানে সার্চ দিয়েছি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে যখন সার্চ দিলাম তখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাজ এখানে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তার মানে চার হাজার দুইশত চৌষট্টিটি সার্ভিস আপনি এখানে দিতে পারবেন তার মানে এখানে এই কাজটি লো কম্পিটিশনের একটি কাজ সেটি আমার মুখের কথা নয় আপনারা সেটি দেখতে পাচ্ছেন সো তো আমি ধরে নিলাম যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট দিবেন ইনস্টাগ্রাম পোস্ট এমন একটি বিষয় যেটি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি করতে পারবেন এবং আপনার জন্য প্রথমত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার ক্যাটাগরি চুজ করে নিতে হবে সো আমি ধরে নিলাম যে ক্যাটাগরি আপনি চুজ করেছেন তার মানে ইনস্টাগ্রাম পোস্ট আপনি করবেন সো সেটি আপনি তৈরি করবেন সো আপনাকে প্রথমত মনে রাখতে হবে ফাইবারের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে সেটি যদি না জানেন আপনাকে আমি একটি স্পেশাল অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গেলে আমার ফাইবারের উপরে আটটি ভিডিও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইবার আর্নিং টিউটোরিয়ালস আপনি সেগুলো দেখে আসতে পারেন কিভাবে ফাইবারের মধ্যে মোবাইলে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেখলে আপনি স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবেন ফাইবারের মধ্যে সো ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেন যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন সো ইনস্টাগ্রাম পোস্টের জন্য কিভাবে করতে হয় আপনি জানেন না অথবা আপনার কোনো গ্রাফিক রিলেটেড বিশেষ করে ফটোশপ অথবা আপনার যেটি ইলিস্ট্রেটরের উপরে কোনো দক্ষতা না থেকে থাকে তাহলে অবশ্যই কিভাবে কোনো রকম গ্রাফিক রিলেটেড দক্ষতা ছাড়াই কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করবে সেটি আমি দেখাবো আজকের ভিডিওতে সো কি পরিমাণ আর্নিং করা যায় সেটা আমি একটু নজরে দেখাচ্ছি আপনি সরাসরি ফাইবারে আসার পরে যখন সার্চ দিবেন ইনস্টাগ্রাম পোস্ট লিখে এখানে অনেকগুলো গিক দেখতে পাচ্ছেন ফার্স্ট গিক যেটি সেটি হচ্ছে যে এটির রেটিং হচ্ছে ফাইভ এবং এটি ওয়ান থাউজেন্ড প্লাস বার কিন্তু এটি এই সার্ভিসটি সেল হয়েছে এই ধরনের আইকেএসি গিক যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন কিভাবে আইকেসি কিক তৈরি করতে হয় আপনি সেটি দেখে আসতে পারেন এবার বলে রাখছি যে প্রথমত আপনি মনে রাখবেন যে ফাইবারের মধ্যে স্টার্টিং করতে হলে আপনাকে লো কম্পিটিশনের যে কাজগুলো সেগুলো নিয়ে শুরু করতে হবে এতে করে আপনি আপনার প্রোফাইলটা ভারী করতে পারেন মনে রাখবেন যে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি নতুন বা বেশি অর্ডার পাওয়ার চেয়ে যদি আপনি রিভিউ নিতে পারেন এতে করে কিন্তু আপনার প্রোফাইলটা ভারী হবে ভারী হলে কি হবে আপনি সেই ক্লায়েন্টের সাথে একটি গুড রিলেশন ডেভেলপ করে তাকে ফাইবারের বাইরে নিয়ে এসে ভালো করে রিলেশন তৈরি করার মাধ্যমে বেশি বেশি কাজ তার কাছ থেকে নিতে পারেন এবং টিপসও নিতে পারবেন সুতরাং এটি আমার পক্ষ থেকে ব্যক্তিগত একটি টিপস এবং ট্রিক্স সো ধরে নিলাম যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন সো একটি ভালো গিগ তৈরি করেছেন আমি এই গিগটি ওপেন করছি এখানে কি কি লিখেছে সেটি একটু দেখাচ্ছি সো বেসিকে সে করেছে যে ফিফটিন এরপরে স্ট্যান্ডার্ডে দেখাচ্ছে থার্টি ফাইভ এবং প্রিমিয়ামে রেট দিয়েছে ফিফটি সো আমি ধরে নিলাম অ্যাটলিস্ট যদি আপনি মিনিমাম যদি টেন ডলার দিয়ে শুরু করেন বেসিকটা স্ট্যান্ডার্ড যদি শুরু করেন টোয়েন্টি দিয়ে প্রিমিয়াম যদি আপনি থার্টি দিয়ে শুরু করেন মন্দ নয় অর্থাৎ কিভাবে আপনি ফাইবার গিগ তৈরি করবেন সেটি আপনাকে জানা থাকতে হবে তার মানে এটি আইকেসি গিগ এবং এখানে ডেসক্রিপশন গুলো ভালো করে দিতে হবে দ্যাটস ইট সো এটি আপনি করার জন্য প্রথমত একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন তার মানে আইকেসি যে এই ধরনের আইকেসি গিক তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইকেসি গিক এটাও আইকেসি গিক এটি আইকেসি গিক এই ধরনের আইকেসি গিক তৈরি করতে হলে আপনার যদি কোনো রকম গ্রাফিক রিলেটেড অ্যাক্টিভিটি অথবা কোনো রকম এক্সপিরিয়েন্স না দেখে থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনি ইউজ করতে পারেন ক্যানভা ডট কম ক্যানভা একটি ফ্রি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন সো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটি ডিজাইন তৈরি করবেন আর একটি কথা বলা রাখা ভালো যে ক্যানভার মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সরাসরি গুগলে সার্চ দিয়ে ক্যানভার মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপর আপনি সার্চ বক্সে সার্চ দিবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দিয়ে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যদি আপনি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনটা শিখে ফেলতে পারেন তাহলে ফেসবুক পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় লিঙ্কডিন টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রামের মতো বাগা বাগা যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর গিয়ে কিভাবে তৈরি করতে হয় বা ডিজাইন তৈরি করতে হয় সেটি আপনি শিখে ফেলতে পারবেন আমি সার্চ দিছি সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে এটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু রেডিমেড অনেকগুলো পোস্ট দেওয়া রয়েছে সো আপনি এটিকে এডিট করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ফন্ট চেঞ্জ uh, করতে পারেন আপনার খেয়াল খুশি মতো ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন সো ধরুন আমি এটি চুজ uh, করলাম চুজ করার পরে এটি এই পিকচারটি অথবা রেডিমেড ডিজাইনটি এখানে চলে এসেছে জাস্ট আপনি এখানে পেস্ট ক্লিক করলে এটি আপনি সরাতে পারবেন অথবা রিমুভ করতে পারেন অথবা আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করে নিতে পারবেন এবং এই যে লেখা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি এডিট করতে পারেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে সরাসরি এটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন আমি এটি অনেক কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো এটিকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো এটিকে ইফেক্ট দিতে চাইলে ইফেক্ট করতে পারবো এক কথায় বলা যায় এডিটেবল একটি প্ল্যাটফর্ম তার মানে হচ্ছে যে কোনো ডিজাইনকে এডিট করার জন্য এটি একটি আমি মনে করি বেস্ট প্ল্যাটফর্ম তার মানে ক্যানভা একটি বেস্ট প্ল্যাটফর্ম তো আপনি আপনার প্রয়োজনীয় গিগের লেখাটুকু এখানে লিখে দিবেন এখানে একটু ফলো করবেন যে এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনার নিজের মতো করে আপনি এই ক্যানভা ইউজ করে ডিজাইনটি তৈরি করলেন ডিজাইনটি তৈরি করার পরে দেন এটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি আপনার ক্লায়েন্টের সাথে সেটি সাবমিট করে দিবেন তার মানে কথা বলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো তার কাছ থেকে নেবেন যে কি ধরনের পোস্ট তার প্রয়োজন হয় তার মানে সেই ইনস্টাগ্রাম পোস্ট চাইলে ইনস্টাগ্রাম পোস্ট অথবা ফেসবুক চাইলে ফেসবুক অথবা ফেসবুকে স্টোরি বানাতে বললে ফেসবুকে স্টোরি বানাতে পারেন অর্থাৎ এক কথায় বলা যায় যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে যে সমস্ত সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর সবকটি কাজ কিন্তু আপনি ক্যানভা ডট কম এর মধ্যে করতে পারবেন অনায়াসে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এক কথায় বলা যায় ক্যানভা হচ্ছে এটি অদ্বিতীয় বা ইউনিক একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ডিজাইন করার জন্য একটি প্ল্যাটফর্ম সুতরাং আপনি এটি চুজ করতে পারেন আর আপনার যদি ফটোশপ অথবা ইলিস্ট্রেটরের উপরে যদি ভালো দক্ষতা থেকে থাকে তাহলে সেটিকে কাজে লাগিয়ে আরো কেসি গিট তৈরি করে আপনি আরো আরো ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন এখানে এটি রেটিং দেখতে পাচ্ছেন ফাইভ এবং এটি সিক্সটি ফাইভ টাইমস কিন্তু সেল হয়েছে one thirty five times sell হয়েছে এবং এভাবে তারা কিন্তু ইনকাম জেনারেট করছে আমি আগেই বলছি এখনো বলছি যে এই ধরনের সার্ভিস গুলো কিন্তু একেবারে লো কম্পিটিটিভ এবার যদি আপনি যদি ফেসবুক নিয়ে জাস্ট এখানে সার্চ দেন আমি ফেসবুক দিয়ে সার্চ দিচ্ছি এফএসসি ফেসবুক দিয়ে যখন সার্চ দিব কি পরিমাণ কাজ এখানে রয়েছে এখানে দু হাজার পাঁচশত সতেরোটি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে সুতরাং আপনি ক্যানভার মধ্যে তার মানে ইনস্টাগ্রামের মতো ফেসবুকও আপনি ডিজাইন করতে পারবেন ফেসবুক পোস্টের ডিজাইন করতে পারেন এক কথায় বলা যায় যে এই প্ল্যাটফর্মটি তাদের জন্য যারা একেবারে নতুন অথবা রুট লেভেল অথবা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য সো আমি এবার যদি এখানে ফেসবুক দিয়ে সার্চ করি তখন আমার সামনে যে দেখতে পেলেন এখানে ফেসবুক দিয়ে যখন আমি এখানে সার্চ দিলাম ফেসবুক পোস্ট চলে এসেছে করোনা ভাইরাস ফেসবুক পোস্ট এখন কিন্তু এগুলো চলছে বেশি এবং এখানে সাইজ কিন্তু দেয়া রয়েছে আপনি এই সাইজে সেটি তৈরি করে ফেলতে পারবেন আমি একটি আলাদা পেজ ওপেন করছি এবং এটি নির্ধারিত সাইজ আপনাকে মনে রাখতে হবে যে ক্লায়েন্টের সাথে রিলেশন ডেভেলপ করার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন যখন সে যেটি চাইবে সেটি আপনি তার মাধ্যমে করে নিতে পারবেন এবং আপনি নির্ধারিত যে অ্যামাউন্টটি তার মানে টেন ডলার হোক একটি তৈরি করে দেওয়ার জন্য বা পোস্ট তৈরি করে দেওয়ার জন্য এরপরে আপনি তার কাছ থেকে রিলেশন ডেভেলপ করলে তার কাছ থেকে টিপস কিন্তু পেতে পারেন সুতরাং আপনি সেটি করবেন নিজ দায়িত্বে অর্থাৎ রিলেশন ডেভেলপ করার মাধ্যমে সো এখানে আপনি অ্যাড নোট তৈরি করতে পারেন যে কোনো নোট যদি তৈরি করতে চান অথবা এটি রয়েছে এরপরে এটি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট পেজ যদি আপনি তৈরি করতে চান এখানে আরেকটি ডুপ্লিকেট পেজ কিন্তু অলরেডি চলে এসেছে এবং এটি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি পেজ অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে পেজ অ্যাড করতে পারেন এবং এখানে অ্যাড পেজ লিখলে আরো পেজ অ্যাড করতে পারেন অর্থাৎ এক কথায় বলা যায় খুব শর্টকাটে যে কোনো ডিজাইন করার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর জন্য এটি একটি অসাধারণ একটি প্ল্যাটফর্ম সো আমি দেখালাম কিভাবে আপনি এখানে এসে প্রথমত লো কম্পিটিটিভ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুঁজে নেবেন এবং ক্যানভা ইউজ করে সেই ডিজাইনগুলো করবেন এবং ডিজাইন করার পরে সেটি যখন আপনি তৈরি করবেন এরপর ডাউনলোড করে তারপর ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন এখান থেকে চাইলে সরাসরি আপনি পাবলিশ দিতে পারবেন ফেসবুকের মাধ্যমে অথবা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবার চলে আসি কিছু টিপস এবং ট্রিক্স যারা একেবারে নতুন রয়েছে তাদের জন্য যারা মোটামুটি আর্নিং করেন তাদের জন্য এই টিপস গুলো কাজে লাগবে অর্থাৎ মোটামুটি যারা ফাইবার থেকে ছোট ছোট কাজ করে আর্নিং জেনারেট করছেন এবং তারা আরো বেশি আর্নিং বাড়াতে চাচ্ছেন তাদের জন্য এই টিপস গুলো মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আপনি যদি গ্রাফিক রিলেটেড কাজ করে নিজের প্রফেশনাল লেভেলটিকে আরো আপগ্রেড করতে চান তাহলে এখানে নতুন কিছু সাব ক্যাটাগরি রয়েছে তার মধ্যে প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন ডিজাইন একটা নতুন এবং এখানে অ্যালবাম কভার ডিজাইন এরপর দেখতে পাচ্ছেন যে রিজিউম ডিজাইন এগুলো খুব সহজ সহজ কাজ আপনি সরাসরি ইউটিউবে চার্জ দেওয়ার পরে এই ধরনের অসংখ্য ভিডিও দেখতে পাবেন সো সেটি দেখে নেবেন এটি হচ্ছে আপনার জন্য প্রোটিপস এই পাশাপাশি আপনি ছোট ছোট কাজগুলোর পাশাপাশি যদি এই নতুন নতুন যে সাব ক্যাটাগরিগুলো এসছে এই ক্যাটাগরিগুলোর উপরে যদি আপনি স্কিল ডেভেলপ করেন তাহলে ফাইবার থেকে অন্য কোনো মার্কেট প্লেসে আপনাকে যেতে হবে না as a new as a newbie অথবা বিজ্ঞানের লেভেলের জন্য এটি একটি প্রো টিপস আমি মনে করি অনেকেই আছে ভালো টিপসের অভাবে কোনো একটি প্ল্যাটফর্মে নিজেকে স্থির করে রাখতে পারেন না আজকে এই সাইট কালকে ওই সাইট বিভিন্ন ধরনের সাইট ঘুরে ঘুরে হতাশাগ্রস্ত হয়ে তখন তারা গালমন্দ করে আমি আপনাদের জন্য শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই গুলো আশা করি কাজে লাগাবেন এরপরে সিগনেস ডিজাইন এটি করতে পারেন আবার আর যদি ডিজিটাল মার্কেটিং চার্জ দেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো নতুন রয়েছে আশা করি এই যে পাবলিক রিলেশন এরপরে কমিউনিটি ম্যানেজমেন্ট পডকাস্ট মার্কেটিং এগুলো এগুলো কিন্তু ভালোই চলছে এখন বুক অ্যান্ড ইবুক মার্কেটিং এরপর রাইটিং এর উপরে যদি আপনার ভালো দখল থেকে থাকে তাহলে বুক এডিটিং এর কাজটি করতে পারেন অ্যাড কপি এগুলোর দক্ষতা আপনি অ্যাড করতে পারেন সো আনবক্সিং ভিডিওস এরপর আর্টিকেল টু ভিডিও এগুলো হচ্ছে একেবারে নতুন এরপর ভিডিও ভিডিওর পরে সাউন্ড ডিজাইন অর্থাৎ বলা যায় এই প্রত্যেক ক্যাটাগরির অধীনে যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেই সাব ক্যাটাগরির অধীনে আরো কিছু নতুন নতুন সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে আপনাদের জন্য তো আমি মনে করি ফাইবার এমন একটি প্রফেশনাল এবং বিগার লেভেলদের জন্য মার্কেট প্লেস যেটিকে কাজে লাগিয়ে আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে ইনকাম জেনারেট করার পসিবিলিটি রয়েছে সুতরাং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে ফাইবারকে কাজে লাগিয়ে কিভাবে নিজেকে বিজ্ঞান লেভেল থেকে প্রফেশনাল লেভেল লেভেলে আপগ্রেড করবেন সো এই ধরনের ভিডিও পেতে চাইলে সবসময় লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং স্পেশাল অনুরোধ থাকবে যে আপনি ভিডিওসে ক্লিক করলে পূর্ববর্তী আমি ফাইবারের উপর একটি লাইভ প্রজেক্ট দেখিয়েছি লাইভ প্রজেক্টটা দেখে আপনি এই প্রজেক্টেও কাজ শুরু করতে পারেন সুতরাং আপনাকে প্রথমত মনে রাখতে হবে আপনি দিনে দিনে সব কিছু করতে পারবেন আপনাকে ধৈর্য ধরে দেখে বুঝে তারপরে কাজ শুরু করতে হবে কেননা এটি কথা রয়েছে ইংলিশে সেটি হচ্ছে লোক বিপর ইউ লিভ বাবিয়া করিও কাজ সুতরাং আপনি যে কাজগুলো সহজ সে কাজগুলো আগে টার্গেট করেন তারপর এগিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care